নিয়ে যে কথাটি বলতে চাই স্যার যেটা বললেন যে আসলে বিড়ি সিগারেট দিয়ে কিন্তু শুরু হয় আমার জীবনের একটা ঘটনা বলি যে তখন এসএসসি পরীক্ষা আমি পাশ করেছি মোটামুটি তখন ডিভিশনের সময় ছিল শেষ দুই সাল সেই সময় আমার আশা ছিল যে আমি হয়তো স্টার পাবো এর বেশি তো পাবো না প্লেস করার কোনো হয়তো চান্স নেই এটাই ইচ্ছা ছিল তো আমি স্টার পেয়েছিলাম তো ওই দিন আমার এক মামাতো ভাই বললো যে চল বিড়ি খাই কোনোদিন তো নিয়ে আমাকে একটা সিগারেট নিয়ে আসছে সিগারেট না বিড়ি ছিল তো ওই দুই টান দেওয়ার পরে মানুষ কেন খায় এটা হ্যাঁ আমি সত্যি সত্যি বলছি ওই দুই সাল একটা বিড়ি ধরেছিলাম আমার বন্ধুরাও আছে যাদের সাথে রাব্বানি খুবই ক্লোজ আমার এদের সাথে পড়াশোনা করেছি সাংবাদিকতা করেছি এরা দেখেছে কোনোদিন কেউ দেখে আমি কোনোদিন সিগারেট খেয়েছি আজ পর্যন্ত না আমার বাবা বলতেন যে এটাই কিন্তু শুরু যে স্যার যেটা বলেন আমার বাবা এটা বলেন তো আমি যে একবার দুধে ধোয়া তুলসী পাতা বা আর জীবনে কোনো কিছুই খাইনি সেটা বলছি না তবে আমার ওই জিনিসটা ধরে রেখেছি একদিন একটা দুই সালে একটা বিড়ি হাতে নিয়েছিলাম তারপরে এ পর্যন্ত নিয়ে হয়তো শেষ জীবন পর্যন্ত আর আমি ধরবো না তো আমাকে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মকে কিভাবে মাদক বিরোধী যে আন্দোলন সেটাকে ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা যায় আসলে এটা একটা শক্তিশালী মাধ্যম আর কিভাবে একটা ছোট্ট উদাহরণ আমি পত্রিকায় কাজ করেছি টিভিতে কাজ করেছি টিভিতে এখন সময় টিভিতে এগারো বছর কাজ করেছি আমাকে কিন্তু ওইভাবে মানুষজন চেনেনি কিন্তু আমি ইউটিউবে কাজ করছি দুই বছর এই দুই বছরেই আমাকে কিছু মানুষজন চিনেছেন যারা আমাকে টিভি সাংবাদিক হিসেবে চিনতেন না অনেকেই এখনোই অনেক মানুষ চিনেন আমাকে ইউটিউবার হিসেবে তো এখন এই কথাটা বললাম এই কারণেই যে টেলিভিশনের চেয়েও একটা প্রাতিষ্ঠানিক জায়গার চেয়ে ওই যে ইউটিউবে মানুষ করছে বা সামাজিক যোগাযোগের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো যে কত শক্তিশালী কত দ্রুত মানুষের কাছাকাছি যাওয়া যায় এগুলো দিয়ে সেটি বোঝানোর জন্য এই কথাটি বললাম সে কারণে যে কোনো কাজে খারাপ কাজেও এটি ব্যবহার করা যায় ভালো কাজেও ব্যবহার করা যায় মাদকের যে কুফল রয়েছে মাদকের কারণে কি কি সামাজিক সমস্যার সৃষ্টি হয় মাদকের কারণে যে ফ্যামিলি একটা ধ্বংস হয়ে যেতে পারে দেশ ধ্বংস হয়ে যেতে পারে এটা সহজ বিষয় সহজভাবে মানুষের সামনে তুলে ধরা দরকার মানুষ